হ্যালো হ্যালো সো ওয়েলকাম আজকে আমাদের ফাইবারের থার্ড ভিডিও এখন পর্যন্ত আমরা যে দুইটা কাজ করেছি সেটা হলো গিয়ে আমরা ফাইবারে একটা আচ্ছা আমি এটা খুলে রেখেছি কেন সরি আমি ফাইবারে একটা অ্যাকাউন্ট খুলেছিলাম প্রথম দিন আমরা রিসার্চ করেছিলাম সেকেন্ড দিন আমরা অ্যাকাউন্ট খুলেছিলাম এবং গিগ আপলোড করেছিলাম আর এটুকুই করেছিলাম আমরা সেকেন্ড দিন আজকে হলো থার্ড দিন আমি জানি না সেকেন্ড দিন এরকম ডেট দেখা গেছে নাকি এটা ছিল গতকাল গতকালকে আমরা গিগ আপলোড করেছিলাম আর আজকে আমি ঘুম থেকে উঠে দেখি এই আট ঘন্টা আগে সকাল আটটার দিকে এই মেসেজটা এসেছে যে আমার একটা গিগ বিক্রি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই মেলটা এসেছে আর সাথে সাথে এই মেলটাও এসেছে congrats on your first sale হ্যান ত্যান হ্যান ত্যান কীভাবে বায়ার লয়ালিটি বানাতে ইত্যাদি ইত্যাদি আমরা এগুলো দেখবো না আমরা দেখি কী কী কিনেছে লোকটা ভিউ ইউর অর্ডারে যাই আমরা যে আমরা বুঝার চেষ্টা করি মানুষটা কী কিনেছে দেখুন আমি কিন্তু কিছুই করি নাই মাঝখানে আমি জাস্ট মাঝখানে তিন চার ঘন্টা সম্ভবত ফাইবারে অনলাইন ছিলাম একটা ট্যাবে জাস্ট ওপেন করে রেখেছিলাম কারণ হলো গিয়ে ফাইবারে আপনি যত অনলাইন থাকবেন তত ভালো সো চলুন আমরা দেখি কি কি চেয়েছে উনি সো এই যে এই হল এখানে মানে আপনার যখন অর্ডার আসবে তখন এরকম একটা মেইল আসবে মেইলে থেকে আপনি যখন ভিউ ইয়োর অর্ডার দিবেন তখন আপনি এই পেজটা আসবেন এখানে দেখাবে আপনার কতক্ষণ সময় আছে অর্ডারটা ডেলিভারি করার পনেরো ঘন্টা তেতাল্লিশ মিনিট আছে এই লোকটা অর্ডার করেছে এটা হলো বায়ার ওনার হিস্টোরি দেখে আসি চলুন আমরা এমনিই দেখছি এটা দেখতেই হবে এমন কিছু না হিস্টোরিতে দেখার তেমন কিছু নাই ইজ অন ভ্যাকেশন ওকে যাই হোক তো উনি যেটা চেয়েছে সেটা হলো গিয়ে ইন্ডাস্ট ইন্টারনেট অ্যান্ড টেকনোলজি বিষয়ে একটা আর্টিকেল তিনটা কিওয়ার্ড উনি দিয়ে দিয়েছে এনক্রিপশন বিটকয়েন ফ্রড স্পেশাল রিকোয়ারমেন্টে উনি লিখেছে I am really just looking to explore how digital currency will continue to change payment systems ঠিক আছে সো আমি এখন আর্টিকেলটা লিখতে হবে আমাদের তারপরে ডেলিভার নামে ক্লিক করে আর্টিকেলটা ডেলিভার করতে হবে ঠিক আছে সো আমাদের হাতে সময় আছে হলো পনেরো ঘন্টা বিয়াল্লিশ মিনিট তো চলুন আমরা আর্টিকেলটা লিখে ফেলি আমি ভিডিওটা পজ করি okay hello I am back এতক্ষণ আমি আরও অনেক কিছু করেছি শুধুমাত্র আর্টিকেলটা লেখানো ছাড়া হাবিজাবি কাজের জন্য অনেক সময় চলে গিয়েছে এখন পাঁচ তা যাই হোক সো আমাদের যেহেতু আর্টিকেল শেষ আমরা এখন যেটা করবো আমরা ডেলিভার নাও দিব এখানে আমরা সুন্দর করে লিখবো Thank you for your order. Please check the article attached. এটাই লিখতে হবে তা না বাইবেল মনে করবেন না আপনাদের ইচ্ছা মতো আপনারা লিখবেন আপনাদের যা খুশি এ হলো আর্টিকেলটা সাড়ে ছয়শো ওয়ার্ড চেয়ে সাড়ে ছয়শো ওয়ার্ড দিব বলেছিলাম সাড়ে ছয়শো ওয়ার্ডই দিয়েছি I hope you like it না থাক বড় স্মাইল এটা না দিই Thanks, man. Deliver work. So delivery করে দিলাম আমরা এখন যেটা হবে সেটা হলো গিয়ে যদি ক্লায়েন্ট অনলাইন থাকে ফাইবারে তাহলে সে অর্ডারটা ইয়ে করতে পারবে কমপ্লিট সে ক্লিক করতে পারবে অর্ডার রিসিভডে আর যদি সে না থাকে তাহলে তিন দিনের তিন দিন হয়ে গেলে ফাইবার একা একাই আমার অ্যাকাউন্টে পাঁচ ডলার পাঠিয়ে দিবে ঠিক আছে সো আমি এখন আবার একটু ড্যাশবোর্ডে যাই ড্যাশবোর্ডে যে দেখে আসি আমাদের গিগটার কোথায় গেল আমাদের গিগ ম্যানেজ সেলস না মাই গিগসে যাওয়া উচিত ছিল মনে হয় মাই গিগস দেখি আমাদের গিগটা মানুষজন দেখেছে নাকি দেখুন চব্বিশ জনের সামনে পড়েছিল আমাদের গিগটা তার মধ্যে তিনজন গিগটা ক্লিক করেছিল একজন তার মধ্যে অর্ডার করেছে সো মোটামুটি ভালো রেশিও তাই না তিনজন যদি ক্লিক করে তার মধ্যে একজন যদি অর্ডার করে তার মানে মোটামুটি থার্টি থ্রি পার্সেন্ট মানুষ যারা আমাদের ডেসক্রিপশন পড়ছে গিগের তারা গিকটা শেষ পর্যন্ত অর্ডার করছে তাই না সো যেটা ভালো সো এই ক্লিক আর এই ভিউ আর অর্ডারের রেশিওটা দেখবেন আর হলো গিয়ে ইমপ্রেশনে এত মনোযোগ দেওয়ার দরকার নেই এই তো আমাদের ফাইবার টিউটোরিয়াল আসলে খুব বেশি কিছু বলার নেই এইভাবেই ফাইবার ইনকাম করতে আর আপনার যদি চান যে আপনার গিগটা আমি এখানে লিখি the your go to content writer for your website website এটা যদি আমি লিখি তাহলে না বেশি দিয়ে ফেলেছি শুধু কন্টেন্ট রাইটার লিখি ফর ইউর ওয়েবসাইট দেখুন তাহলে কিন্তু আমার গিকটা খুঁজে পাওয়া যায় না এখানে দেখেছেন এই যে দেখুন উপরে নাই আরও নামি আমরা আরও নামি এই যে এইটা হলো আমারটা নিউ অ্যারাইভালে একদম নিচে সো এটা আরও উপরে যদি আনতে পারেন আপনি এরকম বিভিন্ন কিওয়ার্ডের জন্য content writer content writer for your website এগুলোর জন্য যদি আপনি উপরে নিয়ে আসতে পারেন এই প্রথম দিকে আসবে সো উপরে আনার বিভিন্ন সিস্টেম আছে তার মধ্যে একটা হলো এসিও e আপনার গিগটার জন্য আপনি এসিও e করতে পারেন বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করতে পারেন বিভিন্ন কি বলে আপনার যেসব সোশ্যাল অ্যাকাউন্ট আছে ওই সব জায়গায় শেয়ার করলে ওগুলোর জন্য ওগুলোর থেকে এই গিগটা ব্যাকলিঙ্ক পাবে সো এই গিকটা না মানে আমাদের গিকটা ব্যাকলিঙ্ক পাবে সো যখন গিকটা ব্যাকলিঙ্ক পাবে তখন যেটা হবে সেটা হলো যখন মানুষ এখানে সার্চ দিবে অথবা মানুষ যখন গুগলে সার্চ দিবে আপনার গিকটা আরেকটু উপরের দিকে যাবে ঠিক আছে সো এই হলো একটা ব্যাপার আর গিগের জন্য সোশ্যাল শেয়ার ছাড়াও আপনি রেগুলার ব্যাকলিঙ্কও করতে পারেন অনেকে গিগের জন্য আমি দেখেছি ওয়েব টু করে বা অন্যান্য এসিও মেথড ইউজ করে এই আর মেইন আইডিয়া হলো ফাইবার যেহেতু আপনার গিগ পাবলিশ করা ফ্রি সো আপনি চেষ্টা করুন অনেকগুলা গিগ পাবলিশ করার আমি ফাইবারের কোনো এক্সপার্ট কেউ না আপনারা দেখলেন আমি আপনাদের সামনেই অ্যাকাউন্ট করলাম আপনাদের সামনে গিগ বানালাম আমি অনেকেই ফাইবারের এক্সপার্ট মানুষজন আছে ফাইবারের ইনকামটা একটু কম হয় সাধারণত শুরুর দিকে পরে আস্তে আস্তে পিক আপ করে যখন আপনি আস্তে আস্তে ভালো রাইটার হয়ে যাবেন তখন দেখুন এই যে উনি পঁচিশ ডলার চার্জ করে উনি একশো ডলার চার্জ করে সো আস্তে আস্তে আপনি যখন পিক আপ করবেন তখন দেখবেন আস্তে আস্তে আপনি দাম বাড়াতে পারবেন বিভিন্ন আপসেল করতে পারবেন তো এই তো আমি ফাও কথা বলছি ফাইবার রিলেটেড টিউটোরিয়ালের থার্ড তিন পার্টের এটা শেষ পার্ট সো আমার প্ল্যান ছিল আসলে যে প্রথম দুই পার্ট করব এরপর গিগ সেল হতে অনেকদিন সময় লাগবে অথবা হয়তো সেল হবে না যদি সেল না হয় তাহলে আমি আর এই টিউটোরিয়ালগুলো পাবলিশ করব না বাট যেহেতু সেল হয়ে গেল সো পাবলিশ করতে আর সমস্যা নেই এই তিন পার্টের টিউটোরিয়ালের এটাই আমাদের লাস্ট পার্ট এখন শেষ হয়ে যাবে আর এই তো আর কিছু বলা নেই আর আপনারা এই ফাইবারের আপনাদের যে ইনকাম সেই ইনকাম আপনারা পেওনিয়ার দিয়েও নিতে পারবেন পেপাল দিয়েও নিতে পারবেন আহ আহ হ্যাঁ পেপাল দিয়েও নিতে পারবেন পেওনিয়ার দিয়েও নিতে পারবেন ব্যাংক ট্রান্সফারও করা যায় ঠিক আছে সো এই এই হলো আমাদের টিউটোরিয়াল থ্যাংক ইউ সবাইকে দেখার জন্য আর এই এই গিকটা যদি আপনারা কেউ দেখে থাকেন এই গিকটা অর্ডার দিবেন না আহ টাটা সবাইকে